আসসালামু আলাইকুম ল্যাপটেক বিডির পক্ষ থেকে আমি রিয়া কুবরিয়াদ আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি যে আইপিটি ইউজ করতেছেন ইন্টারনেট ইউজ করতেছেন তো সেই আইপিটি আপনার ইন্টারনেটের আইপিটি রিয়েল আইপি ডেডিকেটেড আইপি কিনা শেয়ার আইপি কারণ হচ্ছে যে আমরা অনেক সময় ইন্টারনেট ইউজ করার জন্য হচ্ছে যে ডেডিকেটেড আইপি নেই বা রিয়েল আইপি নেই আইএসপি প্রোভাইডার থেকে কিন্তু আইএসপি প্রোভাইডার সবসময় আমাদের বলে যে হ্যাঁ আপনার এটি রিয়েল আইডি বা ডেডিকেটেড আইপি আইপি তো আমরা আসলে সেটা বুঝতে পারি না যে এটা আসলে আদৌ কি রিয়েল আইপি না ডেডিকেটেড নাকি শেয়ার আইপি তো চলুন দেখা যাক আমি আপনাদেরকে দেখাই কিভাবে বুঝবো যে রিয়েল আইপি কোনটা এবং শেয়ার আইপি কোনটা তো তার আগে হচ্ছে যে আমি কিছু ছবি দেখাই রিয়েল আইপিটা হচ্ছে যে আপনার ডেডিকেটেড আইপি কি ডেডিকেটেড আইপি হচ্ছে যে আপনি যেই যে আইপিটি আপনি শুধুমাত্র আপনি ইউজ করবেন তার মানে হচ্ছে যে আইএসপি থেকে আপনার কাজ পর্যন্ত শুধু আপনি ইউজ করবেন সেটি হচ্ছে ডেডিকেটেড আইপি তার মানে হচ্ছে যে একজন ইউজার ইউজ করবে সেটি হচ্ছে যে ডেডিকেটেড আইপি এবং রিয়েল আইপি হ্যাঁ আর যে শেয়ার আইপিটি হচ্ছে যে যে আইপিটি হচ্ছে যে কি একই আইপি একাধিক জন ইউজ করবে তো এই আইপি গুলো হচ্ছে যে আপনার হচ্ছে অনেক সময় আপনি পারফেক্ট ব্যান্ডউইথ পাবেন না এবং কি পারফেক্ট আপনার নেট স্পিড পাবেন না কারণ শেয়ার আইপি হলে আপনার এই প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হবে তো এই প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হবে কিন্তু হচ্ছে যে আপনি যদি ডেডিকেটেড আইপি ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে ইন্টারনেটের প্রবলেমটা খুবই কম ফেস করতে হবে স্লো প্রবলেমটা খুবই কম ফেস করতে হবে তো আসলে আমরা এখন দেখব কিভাবে আমরা বুঝবো যে আমাদের ইন্টারনেটের আইপিটি ডেডিকেটেড নাকি শেয়ার আইপি তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমরা আমাদের প্রথমে আমরা আমাদের ব্রাউজারে যাব ব্রাউজারে যাওয়ার পরে আমরা আমাদের রাউটার অ্যাক্সেস করব রাউটার অ্যাক্সেস করার জন্য রাউটারের পিছনে এই যে রাউটার অ্যাক্সেস করার জন্য রাউটারের পিছনে দেখবেন এরকম একটি ইয়ে দেওয়া থাকে আইপি দেওয়া থাকে বা হয়তো বা এখানে টিপ আমি টিপ রাউটার ইউজ করতেছি সেজন্য টিপ লিঙ্ক দিয়ে দেখাচ্ছি টিপ লিঙ্ক এখানে লেখা থাকে TP link TP link wifi dot net তারপর ইউজার পাসওয়ার্ড দেওয়া থাকে তো আপনার এখানে হয়তো বা আইপি তো আইপিও দেওয়া থাকতে পারে আবার টিপ লিঙ্ক ওয়াইফাই যে কোনো একটা জিনিস আপনি আইপি জায়গায় যেটা লেখা থাকবে সেই জিনিসটাই আপনি লিখবেন তো লেখার পর আমি এখানে আইপি দিয়ে লিখতেছি যেখানে যেভাবে আছে এই আইপিটা হচ্ছে আসলে সবসময় কমন ইউজ করে রাউটারে এটা হচ্ছে কমন আইপি এটা দিয়ে যখন আমি ইন্টারফেস করব ইন্টারফেস করার পর আমার এরকম একটি পেজ আসবে তখন তো আমি তো ওখানে ইউজার পাসওয়ার্ড দেখাইছিলাম যে অ্যাডমিন অ্যাডমিন আমি এখানে দিলাম অ্যাডমিন এবং কি হচ্ছে নিচে দিলাম অ্যাডমিন অ্যাডমিন তারপর আমার আমার এখানে এরকম একটি আপনার এখানে এরকম একটি ফেস শো করবে তো ফেস শো করার পরে দিয়ে এটা হচ্ছে যে আমার ইন অ্যাক্সেস লগইন হ্যাঁ, করার পর আমাকে এরকম একটি পেজ শো করবে পেজ শুরু করার পর আপনার যদি ফরওয়ার্ডিং এখানে একটি লেখা আছে ফরওয়ার্ডিং লেখার পরে যদি এখানে এরকম একটি লেখা আসবে ইউপিএন ফি ইউপিএন ফি দেওয়ার পরে দেখুন আপনার এখানে আপনার ইন্টারনেট ফোরটি দেওয়া থাকবে দেখুন আমার এখানে আমার ইন্টারনেট ফোরটি দেওয়া আছে আপনার এখানে আপনার এরকম একটি ইন্টারনেট ফোর দেওয়া থাকবে তারপর হচ্ছে যে এখানে আপনার আইপিও দেখতে পাবেন এই যে দেখুন এখানে আপনার আমার আইপি এটা আপনি আপনার আইপি দেখতে পাবেন যে আপনার আইপিটি কত তো আমরা এইভাবেও আমাদের পোর্টটি আসলে নির্বাচনে আমরা আমাদের একটু পোর্টটি বাইর করতে পারি আরেকটি উপায় হচ্ছে যে আমরা ইউটরেন্ট অনেকেই ইউজ করি তো যারা ইউটরেন্ট ইউজ করেন তারা ইউটরেন্টে যাবেন ইউটরেন্টে গিয়ে ইউটরেন্টে ওপেন করবেন ইউটরেন্টে ওপেন করার পর এখানে যাবেন গিয়ে কন্ট্রোল প্লাস দিয়ে প্রেস করবেন প্রেস করার পরে দেখুন আপনার এখানে দেখুন এই সেম পোর্টটি শো শো করতেছে তো আমরা এই পোর্টটিকে কপি করবো কপি করার পরে এটিকে ক্রস করে দিব ক্রস করে দেওয়ার পর আমরা ঠিক আবার আমাদের ব্রাউজারে চলে যাব ব্রাউজারে গিয়ে নতুন ট্যাব ওপেন করে আমরা এই আমাদের সার্চ বারে গিয়ে লিখব can you see me can you see me লেখার পরে আমরা এই গুগলে গিয়ে সার্চ করবো ক্যান ইউ সি মি লেখার পর দেখুন এই যে এইভাবে can you see me dot ওয়ার্জি ওয়ার্ড দিতে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন আমাদের এখানে এরকম একটি পেজ আসবে পেজ আসার পরে দেখুন অটোমেটিক্যালি আপনার ডিফল্ট আমার আইপিটি সে নিয়ে নিছে এখন আমাকে এখানে ফোর্ট যে ফোর্টটি দিচ্ছে আমরা এই ফোর্টটিতে দিয়ে আমাদের ফোর্টটি দিয়ে আমরা চেক করবো যে আসলে আমাদের আইপিটি রিয়েল নাকি share IP dedicated IP use করতেছি নাকি শেয়ার আইপি ইউজ করতেছি তো সেক্ষেত্রে আমরা এখানে গিয়ে জাস্ট এই আমার ফোর্টটি প্রেস করব প্রেস করার পরে এখানে চেকে ক্লিক করবো জি এই যে দেখুন আমাকে এখানে সাকসেসফুল দেখাচ্ছে can use can see you service in এই দেখুন আমার এখানে লেখা আছে এই যে কত সুন্দর করে আমার এখানে সবকিছু অনেক সুন্দর করে দেওয়া আছে হচ্ছে যদি আপনার এখানে যদি আপনার আইপিটি হচ্ছে যদি শেয়ার আইপি হতো তাহলে আপনার এখানে অ্যারো লেখা আসতো বা এখানে লেখা আসতো যে নট সি বা এ ধরনের কিছু একটা এখানে মূলত হচ্ছে যে আপনার এখানে এরর লেখা এরর লেখাটি আসতো আর কি হ্যাঁ লাল একটা এরর লেখা আসতো তো আমার আইপিটি আমার আইপিটি ডেডিকেটেড রিয়েল আইপি সেই ক্ষেত্রেই সেজন্যই হচ্ছে যে আমার এখানে আপনার একেবারে একজ্যাক্ট এই জিনিসটা সাকসেসফুল লেখা আসছে এবং এই লেখা আসছে আপনার এখানে অ্যারোল লেখা আসবে তো যাদের এরর লেখা আসবে তখন আপনি আপনার প্রোভাইডারকে যদি আপনার আইপিটি আপনি ওদেরকে বলে থাকেন যে আপনাকে রিয়েল আইপি দেওয়ার জন্য যদি ওরা রিয়েল আইপি না দিয়ে যদি আপনাকে শেয়ার আইপি দেয় সেই ক্ষেত্রে আপনি আপনার প্রোভাইডারকে অবশ্যই আইএসপি প্রোভাইডারকে ধরবেন আর যদি আপনি আইএসপি প্রোভাইডার থেকে আপনি আগে শেয়ার আপনি যদি আগেই শেয়ার আইপি কি সার্ভিস নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তাকে আপনি কিছু বলেও দোষ তাকে দোষ দিয়েও কোনো লাভ হবে না কারণ সে তো কারণ আপনার ডেডিকেটেড সার্ভিসগুলোর চার্জ একটু বেশি হয় তো সেক্ষেত্রে আপনি বলে নেবেন যদি আপনার নেটের স্পিড ভালো দরকার হয় বা আপনার ভালো নেটের দরকার সেক্ষেত্রে আপনি বলে নেবেন ধন্যবাদ সবাইকে